মারাসাতুল আম্বিয়া থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়া নিজাম কলিজার আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়াতে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع الأعظم رسول أكرم رحمة عالم النبي الأعراب العظام حبيب الكبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع المحشر ساقي الكوثر آقاء الأنبياء مدينة كتاب সৈয়দুল মুরকম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সর্বপরি পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে করে উপস্থিত হয়ে মাইক লাইফ প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা আমাদেরকে আল্লাহ তালার খেদমতের বিনিময় দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলা দুনিয়াতে কোরআনে হাকিমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এই হাদিসের অংশ পড়েছে মোবাইলকে বন্ধ করুন যাদের হাতে মোবাইল মোবাইল বন্ধ রাখেন যারা বুঝে না তাদেরকে বুঝায় দেয় وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচায় রাখবে তাদের ঠিকানা শান্তির জায়গা জান্নাতুল মাহওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাবধান হে উম্মত সতর্ক তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহ দরবারে প্রত্যেকেই দায়িত্বের দাঁড়াতে হবে এ সংক্ষিপ্ত তর্জমা আল্লাহ রাবুল আলমিন বিশেষ একটা দিনকে উল্লেখ করে সতর্কবাণী প্রদান করলেন ওই দিন হল কেয়ামতের দিন দুনিয়াতে বহু আল্লাহর বান্দা আছে যারা কেয়ামতকে অবিশ্বাস করে কেয়ামত কেন একমাত্র ইনসাফের বিচার আর বান্দা যথাযথ উত্তম প্রতিদান দেওয়ার জন্যই কেয়ামত দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা ইনসাফের বিচার দুনিয়ার জমিনে হওয়াটা অসম্ভব যেমন আপনাদের একটা কোন থানা বদরগঞ্জ থানা ওসি সাহেব নামি এক সন্ত্রাসীকে গ্রেফতার করল গ্রেফতার করে তাকে রংপুর কোর্টে উঠাল মহামান্য আদালত তদন্ত সাপেক্ষে জানতে পারলেন এই ঘটনাটি কোনের আসামি এই অপরাধী খুনের আসামি কতজনকে হত্যা করেছে একজন মহামান্য আদালত তদন্ত সাপেক্ষে রায় পেশ করলেন যে উনি যেহেতু একজনকে হত্যা করেছে হত্যার বদলে একেও হত্যা করে দাও একজনের বদলে আরেকজন হত্যা হয়ে গেল কিছুদিন পরে আর একজন আসামিকে ধরা হলো সন্ত্রাসী ওই লোক একজনকে হত্যা করেনি করেছে পাঁচজনকে পাঁচজনকে হত্যা করার পরে তাকেও আদালতে হাজির করা হলো মহামান্য আদালত তাকেও রায় দিলেন একে হত্যা করে দেওয়া উদাহরণটা বুঝে থাকলে বলুন আগের হত্যাকারীকে যে হত্যা হুকুম দিল আদেশ করল কয়জনার বদলে হত্যা আর এই দ্বিতীয়বার যে হত্যার হুকুম দিল কয়জনার বদলে পাঁচজনার বদলে আগের মতোই যদি তাকে হত্যা করে হিসাব করলে এক হত্যার বিচার হয় বাকি মিলার হয় না এই চার হত্যাকারীর বিচার পৃথিবীর কোন আদালত কেয়ামতের আগে করতে পারবে না এজন্য একটি আর একটা আদালত দরকার ওই আদালতের নাম কেয়ামতের আদালত ওই আদালতে ইনসাফের বিচার হবে ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহ দরবারে সকলকেই হাজির হতে হবে আল্লাহ বলেন আল্লাহ দরবারে হাজির ভয়ে যারা গুণার থেকে নিজের নকশকে বাঁচাবে তারাই জান্নাত পাবে কি বুঝলাম গুণাগারেরা জান্নাত পাবে না যারা গুণাগার এরা জান্নাত পাবে না আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইন্নাল আবরারা ফি নাঈম কবে হবে এ বিষয়ে জিব্রাইল আমি রসুলকে প্রশ্ন করেছিলেন নবীজি জিব্রাইল আমিনের উত্তরে বলেছিলেন প্রশ্নকারীর থেকে ভালো কেউ জানে না এক কথায় কেয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানেন আর কেউ নবীও জানেন না কারণ নবীজি গাইবের মালিক না গাইবের মালিককে একমাত্র আল্লাহ। তবে কেয়ামতের কিছু নিদর্শন আল্লাহ রসুল বর্ণনা করে গেছেন এই কেয়ামতের দিক বড় ভয়ঙ্কর একটা দিক আল্লাহ বললেন ভয় করো وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأواها كدارا خوف وقدر ديمة جنة المأوى تحت أورا مقام جزء حق چیز مخارج ان سجا فضل او عامست در جملہ جہاں হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা ওলামায় কেরাম তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে আল্লাহকে বেশি ভয় করার মানে ইচ্ছা করে তো গুণা করবেই না অনিচ্ছায় গুণা হয়ে গেলে তবা করতেও দেরি করবে না এই গুণটা ওলামায় কেরাম এজন্য তারা রসুল বলেন মারাফাতুল আম্বিয়া নবীর তারা ওয়ারিশ এদের দাম কত আল্লাহ নবী বলেন ওয়াহিদুন আশাদু আলা শাইতান মিন আলফি এক হাজার থেকে ফতি একজন আলেমের অনেক দাম ফাদলুল আলাল আলা আদনাকুম নবী বলেন আলমের দাম কত আমি রসুলের দাম তোমাদের মাঝে যেমন উম্মতের মাঝে ওলামায় কেরামের দাম তেমন ওলামায় কেরামদের মজলিসে বসবে দাম কত عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر ওলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দাকে আল্লাহ জিন্দা করে দেয় এখনই ওলামায়ে কেরামের এত দাম কেন আমরা নবী ভাই ভাই আবু বকর ওসমান আলী কোন সাহাবাকে পাই নাই তাবেঈন তাবে তাবেঈন কেউ পাই নাই আমরা কোরআন শিখেছি ইলম শিখেছি ইসলাম শিখেছি কালেমা নামাজ শিখেছি অতএব এই কারণেই আমরা পথে আসছি এই ওলামায় کرامের এত দাম যে এদের মজলিশে বসলে মুরতাদি জিন্দা হয় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিলাদ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন সফরে বাংলাদেশের ওলামায় হাজার প্রশ্ন করেছিলেন যে সন্তান পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকাইলে কবুল হাজের সবাব পাওয়া যায় অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারত পাওয়া যায় আমাদের প্রশ্ন হলো মা বাবা থেকে সন্তান তাকাইলে যদি বাইতুল্লাহ জিয়ারত পায় বাইতুল্লাহ পায় তাহলে আল্লাহ পাকের আশেক প্রিয় বন্ধু যারা বলিয়ে কামেল দরকার নাই তাহলে তার পাথরে খোদাই করে লিখে রাখা দরকার তার মৃত্যুটা কুত্তার মতো হবে কপালে কোন আলেমের জানাজা তার কপালে হবে আলেমের সাথে দুশ্মনী রাখা প্রকারান্তরে ইসলামের সাথে তথা রসুলের সাথে দুশ্মনী রাখার নাম করত আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করুন এদের থেকে যারা দূরে তারা স্বাভাবিক খুবই কঠিন আল্লাহ এদেরকে ইঙ্গিত করে বলেন আল্লাহকে ভয় করো সত্যবাদী যারা আমার বন্ধু তাদের সঙ্গী হয় বন্ধু হয়ে থাকো আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো এমনকি আপনার আমার নবী রহমতুল্লাহ আলমীকে আল্লাহ বলেন আমাকে ভয় করুন হে নবী ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাবিয়্যু ولا تطع الكافرين والمنافقين হে নবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন তো বারবার বারবার আল্লাহকে ভয় করার কথা কেন বলেন আল্লাহ দুনিয়াতেও মানুষ মানুষকে ভয় করে কোন মানুষ কোন মানুষকে ভয় করে দুর্বলেরা শক্তিশালী সবলকে ভয় করে নিরীহ মানুষ সন্ত্রাসী যারা এদেরকে ভয় করে যারা ভয়ঙ্কর সমাজের সন্ত্রাসী ডাকা দুর্নীতিবাদ এদেরকে মানুষ ভয় করে বলুন তো আল্লাহ যে বারবার বলেন ভয় করো ভয় করো ভয় করো আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু কেমন দয়ালু যার দয়ার কোন সীমানা মানুষ আমি কেমন দয়াময় যদি গুণা করে তলবার ফিরে আসো আমি আল্লাহ তোমাকে শোনায় দিলাম যারা গুণা করে করে নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আমি রহমত থেকে কারণ আমি আল্লাহ সকলের গুণাকে মাফ করে দিব আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাসী দুনিয়ার মানুষ মানুষকে দয়ার হবে স্বার্থের কারণে স্বার্থে আঘাত লাগলে দয়ার থেকে বান্দা ফিরে যায় কেমন ফেরা ফিরে বলে মা বাবা পর্যন্ত স্বার্থের টানে সন্তানকে ভুলে যায় সন্তান স্বার্থের টানে মা বাবাকে ভুলে যায় শুধু ভুলিয়েই যায় না স্বার্থের টানে অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সন্তান স্বার্থে তাই মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে এমনকি আবার কেউ মামলা দায়ের না করে আর মারাত্মক রূপ ধারণ করে সন্তান তার মা বাবাকে হত্যা করে ফেলে মা বাবার সন্তানকে হত্যা করে ফেলে আল্লাহ বলে হে বোলা আমি আল্লাহর কোন স্বার্থ নাই আমি আল্লাহ এমন দয়াময় নিঃস্বার্থ দয়া করি রে বান্দা আমি আল্লাহর দোয়া পানি আমি আল্লাহর দোয়া জমি সূর্য চাঁদের আলো সূর্যের আলো আমি আল্লাহ সমস্ত নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর সাথে তুমি কত বেঈমানিয়া কত নাফরমানি করেছো আমি আল্লাহ বললাম দাড়িটা লম্বা করো আমি আল্লাহ বললাম আমার রসুলের অনুসরণ করো আমার নবীর আদর্শের জিন্দগিটা চালাও আমি আল্লাহর আদেশ মতে পাঁচ বেলার নামাজ আদায় করো আজান হলো তোমাকে মসজিদে পাওয়া গেল না আল্লাহ তোমাকে Boa Shalem, my এই আমরা সন্ত্রাসী চাঁদাবাজি থেকে আরাম পাইলাম কিন্তু আল্লাহ তাআলা কুদরতের আল্লাহ তাআলা করে কিছুদিন করে বললেন হে মুসা করো জানাজার ইমামতি করো মুসা নবী আল্লাহর ওয়ালা পেয়ে এলাকার লোকজন নিয়ে সে এলাকায় চলে গেলেন জঙ্গলে গিয়ে তাকায় দেখি সেই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া সবাই এলাকা থেকে তাড়ায় দিল সেই যুবকের ব্যাপারে আল্লাহ অভিনাজিন করলেন এই যুবক নাকি আল্লাহ প্রিয় বান্দা হয়ে গেল মুসা নবী বুঝতে না পারে চুপ ওরা যুবকের চিরদিনের জন্য মাফ করে খাস কলির খাতায় নামটা লেখায় দিলাম যুবক ¡Gracias! আলামিনকে জান্নাত দিয়েছি আল্লাহ নবী বলেন এটা তো খুশির কথা কান্না তো কিছুই নাই আল্লাহ সিদ্দিক বলেন পয়গম্বর আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি আজকে সকালবেলা একটা মহিলা আসছে আমার দোকানে কাপড় নেওয়ার জন্য বহু আগে কাপড় নিয়েছিল ওই কাপড় কোরআনের জন্য কি কামাই করেছো আমি আল্লাহ পছন্দ হয় নাই তখন আমি আমি বকরের কি উপায় হবে ওই হাসরের দিনের ভয়ে আমার অন্তরে কান্না আল্লাহর কাছে তো বাবা দরকার হে মালিক বিগত দিন তো গুণা করে আর জীবন করে ফেলেছি আমার গুনার খবর যদি আমার ভাই ভাই মা বাবা জানতো কেউ আমাকে আদর করতো না দরওয়াজায় তো নিয়ে বসে গেলাম এই জীবনে সাহায্য করবে যুব কেউ যদি একটা ব্যাপের বাড়ি দেয় কষ্ট পাই সহ্য করতে পারি না আল্লাহর বান্দা তোমার আমার চোখের কেন পানি তরিকা চলবো সহিভাবে কোরআন পড়াটা শিখবো রে আল্লাহ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবো না মোনাফিকি যদি না থাকে গলায় চুরি আসবে মরে যাবো তারপর গুণা করবো না এমন যদি পাক্কা কারণ নিয়ে ভায়া থাকে রে আল্লাহর গোলাম আল্লাহর মহাব্বতে খাঁটি তওবার নিয়ে দুটো হাত আল্লাহকে Yeah. Alpart'a